এই মসজিদ আকসা কার ঘর আল্লাহর ঘর ये अल्लाह अक्सा तेरा घर है या अल्लाह अक्सा तेरा घर है या अल्लाह अक्सा तेरा घर है जालिमों के हाथ से उसको बचा दे ইয়া আল্লাহ বাইতুল মাকদিস তোমার ঘর এই ঘরকে ইহুদিদের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো সর্বলে আমি কারণ ইহুদিরা তো নামাজ পড়ে না বাইতুল মাকদিস নিয়ে এত কারাকারে বাড়াবাড়ি করার তোমাদের কি প্রয়োজন বাইতুল মাকদিস তোমাদের স্থান মুসলমানরা নামাজ পড়বে ইবাদত করবে আল্লাহকে ডাকবে এই জন্য আল্লাহর কাছে দোয়া করি ইয়া আল্লাহ আখ সাথে রাগা जालिमों के हाथ से उसको बचा दे हमारे जिगर में खून बह रही है हमारी जिगर में खून बह रही है इसराइल के जालिमों के हाथ से उसको बचा दे जरूर अल्लाह अकबर আমি তো নেটে তেমন অনলাইনে তেমন থাকি না ব্যস্ত মানুষ আজকে জুমার আগে একটু করে ঢুকলাম দেখলাম যে আজকের দিনে সমস্ত ফিলিস্তিন বাইতুল মাকদিসে ঈদের উল্লাস ঈদের বিজয় পালন হচ্ছে কারণ সেখানে ইসরায়েল হামাদার বাহিনী যুদ্ধবিরতি করে সেখান থেকে পালিয়েছে আর ফিলিস্তিন আমার ভাইয়েরা মুজাহিদ ভাইয়েরা আজকে ঈদের আনন্দ ঈদের উৎসব বিজয় দিবস পালন করছে জোরে বলুন আল্লাহ আকবর আবার বলুন আল্লাহ আকবার বাইতুল মাকদিসের বিজয় হবে ইমাম মাহাদির ইমামতি হবে বাইতুল মাকদিসে হজরত ঈসা আলাইহিস সালাম বাইতুল মাকদিস আগমন করবে ইসলামের বিজয় সূচনা বাইতুল মাকদিস সারা পৃথিবীতে শুরু হবে সারা পৃথিবীতে আবার ইসলামের জয়গান শুরু হবে ইহুদিরা নিপাত যাবে ধ্বংস হবে একজন ইহুদিন বিপক্ষে একটা গাছ পর্যন্ত সাক্ষী দেবে মুসলমান মুজাহিদ দিকে ডেকে বলবে হে মুসলিম মুজাহিদরা এসো আমার পিছনে এই ইহুদি সন্ত্রাস আমার পিছনে আবার মুসলমানদের বিজয় দান করো এই বাইতুল মাদ্রিসের যুদ্ধ থেকে প্রমাণ হয়েছে কাফেরদের কাছে অস্ত্র থাকতে পারে তোমরা মুসলমানদেরকে মেরে শেষ করতে পারবা না আমার আল্লাহ আছে আমার আল্লাহ কিছু মুজাহিদের শাহাদতকে কবুল করেছেন আল্লাহ আল্লাহ আমাদেরকে ইমানের উপর মজবুত থাকবে তো বিধান করবে এবং আমলের বিচলিত হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ যদি আমাদের শাহাদত চাই তাহলে আমাদের শাহাদত হতে কোনো অসুবিধা নাই আমাদের ইমান হলো সত্য কোরআন সত্য মসজিদ আকসা সত্য আমার রাসুল সত্য ঠিক কিনা বলেন বাইতুল মাদ্দেশ আপনারা দেখেছেন সশককে তো দেখেন নাই আপনারা ছবিতে দেখেছেন নিউজে দেখেছেন বাইতুল মাদ্দেশ দেখতে কেমন কেমন সুন্দর লাগে না অনেক সুন্দর বাইতুল মাকদিসের যে অবকাঠামো যে পাথরি যে কারুকার্য এই যে সুন্দর পিলার এবং ভিতরের বাহিরের এই যে একটা বিশাল কাণ্ড এইটাকে নির্মাণ করেছেন এটা হজরত সুলাইমান জিন্নাত দিয়ে নির্মাণ করিয়েছেন আওয়াজ দিয়ে বলুন সোহান হজরত সুলাইমান আলাই ইসলাম উনি ক্ষমতা পেয়েছেন কয় বছর বয়সে তেরো বছর বয়স থেকে মসজিদ আকসার নির্মাণ কাজ শুরু করেছেন হজরত সুলেমান চল্লিশ বছর পার হয়ে গেল বাইতুল মাকদিসের কিছু কাজ বাকি রয়ে গেল এই মুহূর্তে হজরত সুলাইমানের মৃত্যু এসে গেল হায়াত শেষ হয়ে গেল মালাকুল মত হাজির হল সুলেমানকে বলল তোমার হায়াত শেষ হয়ে গেছে সুলেমান বলল বাইতুল মাকদিসের কাজ তো শেষ হয় নাই বাবার স্বপ্ন এখনো অসম্পূর্ণ রয়ে গেল বাবার স্বপ্ন পূরণ করতে হবে তখন হজরত সুলাইমান বাইতুল মাকদিসের যে ক্লাসে মেহরাব আছে ওই মেহরাবে চলে গেলেন লাঠির উপরে বল করে এবার মধ্যে দাঁড়িয়ে গেলেন ওই মুহূর্তে সলেমানের এই দেহ থেকে তার রূপ পিঞ্জরে ছেড়ে আল্লাহর কাছে চলে গেল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন অসম্পূর্ণ কাজকে শেষ করার জন্য এই মৃত দেহকে লাঠির উপর আল্লাহ রব্বুল আমিন পরিপূর্ণ এক বছর তার করাই রাখলে কারণ সোলেমানের মৃত্যুর কথা যদি শুনে জিন্নাতারা তাদের কাজ ছেড়ে পালাবে কারণ তারা তো কাজ করে কার বয়ে সোলেমান ইসলামের বয়ে এখন ওনার মৃত্যু হয়ে গেছে কাজ তো বাকি আল্লাহ বলছে তোমার মৃত্যু যখন শেষ হয়ে গেছে মৃত্যু দেওয়ার সেই সিস্টেম আল্লাহ আমার কাছে নাই মানুষের মৃত্যু যখন চলে আসবে তোমার যতই শব্দ থাকুক তোমাকে মৃত্যুবরণ করতেই হবে কিন্তু যে অসম্পূর্ণ কাজ বাবার স্বপ্ন আমি পূরণ করো না আমি পূরণ করব এটা পূরণ করণের ব্যবস্থা নিয়েছে কে আল্লাহ হজরত সুলাইমান লাঠির উপর বল করে মৃতদেহ দাঁড়িয়ে সোলাইমান আবাদতের মধ্যে দাঁড়িয়ে আছে তারা কাজ করতে লাগলো এক বছর পূর্ণ হলো এক বছর পূর্ণ হওয়ার পরে বাইতুল মাকদিসের কাজ শেষ হয়ে গেছে এবার আল্লাহ রব্বুল গুম পোকাকে অর্ডার দিল তোমরা এবার মোসার আলাইসালামের লাঠিকে খেতে থাকো আল্লাহ কিছুকে পাঠালেন গুণ পোকা ওই পোকা দাম পাতুল আর পাঠালেন তারা লাঠিটা তো খেতে শুরু করলো যেদিন বাইতুল মাকদিসের নির্মাণ কাজ শেষ হলো ওই দিন ওই লাঠিকে ওই লাঠিকে মাঝখানে খেয়ে ফেললো ওই পোকা ঘন পোকা খাওয়ার পরে একদিকে বাইতুল মাকদিসের শেষ কাজ শেষ হলো অন্যদিকে সুলাইমান আস্তে করে মাটিতে লুটিয়ে পড়লো জোর সভা সুরায় সাবার চোদ্দ নম্বর আয়াতে বলেন ফালাম্মা কদাইনা আলাইহিন মাউতা যখন আমি সুলাইমানের উপর মৃত্যুকে আমি ফয়সালা করলাম মা দাল্লাহুম আলা মাউতিহি তার যে মৃত্যু হলো এটা একমাত্র জমিনের ওই পোকা বুঝিয়ে দিয়েছে জমিনের ওই পোকা যদি লাকি না খেত সলেমানের মৃত্যুর সংবাদ মানুষে এখন পর্যন্ত পেত না কারণ সলেমানের পাশে গিয়ে ওনাকে এভাবে দেখার কোনো সুযোগ সাহস কারো ছিল না এত বড় বাচ্চা আমাদের কথা কেউ শোনে না ফল সলেমানের কথা পশু পাখি গাছপালা বাতাস পানির মাছ সবাই শুনত আমি এগুলো কোরআন দিয়ে বলবো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন হজরত সলেমানের হাতে বাইতুল মাকদিস ইমান করলেন নামাজের জন্য কিসের জন্য বাইতুল মাকদিসে আমার নবী মেরাজের সময় সমস্ত নবীদের ইমামতি করেছেন মসজিদ আকসা পবিত্র স্থান নামাজের জন্য আমার নবী বলেন তোমরা তিনটা মসজিদের দিকে ভ্রমণ করতে পারবে এ জন্য নামাজ পড়ার জন্য এক নম্বর হলো মসজিদুল হারাম মক্কা শরীফ দুই নম্বর হলো মসজিদ হাজা মদিনা শরীফের আমার হাতে নির্মিত মসজিদে নবী তিন নম্বর হলো বাইতুল মাকদিস এই তিনটা জায়গাতে বহন করার জন্য যদি তোমরা লক্ষ টাকাও যদি খরচ করতে হয় আল্লাহ রব্বুল আলমিন আসা যাওয়া সমস্ত টাকা তোমাদের আমল নামার মধ্যে দিয়ে দেবে